আরে ভাই হাতছৰা হেণ্ড্ৰইড ফোনৰো এখন বাইক নোহোৱাকৈ প্ৰেম দিবা নহ'লে তো এডজাষ্ট বনিবই লাগিব আৰে ভাই এদিন যিজনে তোমাক মদ খাবলৈ বাধা দিব এদিন সেইজনে তোমাক আনলিমিট মদ আহি বনাই থৈ যাব আৰু মদৰ নিচা তই গৰকি উঠিবি আবে চাৰা দেৱদাস আরে ভাই প্রেম করি দেবদাস হুয়াকে আমার ধরে বদমাস হয়ে থাক না মনে কষ্ট না পায় আরে ভাই জঙ্গি পানৈ আর শাহজাহানের মমতাজ আজির দিনত না না না কারবার দুখত আর কারবার সুখত চলে যায় আমার বদমাসপুরের পার্টি আরে ভাই দিবানা বনিয়ে এদিন বনি যাবি তোর দেবদাস মদর নিশাত দেবদাসর দৰে মনত পৰি আহিব তোৰ তাইৰ নাহি নীলিম নয়ন বতাহত আউলি বাউলি হোৱা চুলি কপা উঠৰ কওঁ নকওঁ কৰি কোৱা কথাবোৰ যিদিনা তোক দেৱদাস বনাই তাই গুচি যাবগৈ ছোৱালীৰ আগত আৰু বাইকৰ পাছত আমাৰ দৰে বদমাছ হৈ ঘূৰি ফুৰ ভাই বনিত প্ৰেম কৰি দেৱদাস নহবা আজি যদি দিবানা দুদিন পাছত তোৰ মুখেৰে ওলাব হাই ঢালানা আবে চালা সেইদিনাই বনি যাবি তই দেৱদাস